বিজ্ঞান জানিয়েছে কোন মানুষ যদি জন্মের পর থেকে মরণ পর্যন্ত যতদিন দুনিয়ায় বেঁচে থাকে পৃথিবীর কোনো কিছু না খেয়ে শুধু দুধ খায় তাও সে বেঁচে থাকবে এমনকি জন্মের পরে যে সন্তান যত বেশি মায়ের দুধ খেতে পারে সে তত বেশি রোগ মুক্ত থাকে মোটা তাজা হয় জন্মের পরে দুধ মনে হয় মায়ের বুকের আমি একটু কম পেয়েছিলাম এই জন্য আমি হ্যাংলা ভাই যাবে হয় বেশি বাংলা বিশেষ করে বাংলার মায়েরা এখন নিজের ফিগার নষ্ট হয়ে যাবে নিজের বডি খারাপ হয়ে যাবে সৌন্দর্য হারিয়ে যাবে এই জন্য সন্তানকে আর দুধ দিতে চায় না স্বামীকে বলে ডানো আনো পাগল পেয়েছে আমাদের এত কষ্ট করে জন্ম দিয়ে দেয় এরপর আবার টানো আনো সন্তান জন্ম দেওয়া কত কঠিন ওকে জানে মা বোন যারা আছেন এবার একটা গোপন কথা বলছি কয়েকদিন আগে তামিলনাড়ু ছিলাম হাসপাতালে ওখানে যতগুলো মানুষের সাথে দেখা বাংলাদেশ সহ পাকিস্তান বাংলাদেশ আর ভারতের কলকাতা আসাম থেকে যারা গেছে জিজ্ঞাসা করলাম কি আমার মনে হয় একশোটা আর পঁচানব্বইটা পুরুষ মানুষ বলছে হজুর আমার স্ত্রীর স্তন ক্যান্সার স্তন ক্যান্সার হয় কেন ওখানকার যে খ্রিস্টান ডাক্তার গুলো আছে তারা রিপোর্ট দিয়েছে পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখলে ঠিক থাকে না আপনি দেখবেন পানি এক জায়গায় রাখবেন পছন্দ ধরবে কথা বলছেন তার ভেতর পোকামাকড় তৈরি হবে দুর্গন্ধ হবে যত পানি ছেড়ে দেবে তত নির্মল স্বচ্ছ পানি চলে আসবে যেমন নদীর পানি লোহা লক্কড় এক জায়গায় রাখবেন জং ধরে যাবে মরিচা ধরবে নষ্ট হয়ে যাবে ধার শেষ হয়ে যাবে যত ব্যবহার করবেন তত ধার ঠিক থাকবে এমনকি টাকা পয়সাও এক জায়গায় রাখা ঠিক না তাহলে আবার ক্যাসিনোর মতো ধরা খাবেন ওরা যদি এক জায়গায় না রেখে ছড়িয়ে দিত তাহলে ধরাটা খেত না এমনকি এলেম যেটা জ্ঞান এটাও এক জায়গায় রাখা ঠিক না যদি কেউ এক জায়গায় রেখে দেয় যে আমি জানি আর কাউকে জানাবো না তাহলে আপনারা জানা জিনিসে দেখবেন দুই বছর পরে ভুলে গেছেন এজন্য নবীজি জানিয়েছেন যে যত বেশি এলেম ছড়াবে না জানা জ্ঞান আল্লাহ তাকে আরো বেশি দান করবে পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখা ঠিক না ক্ষমতাও এক জায়গায় রাখা ঠিক না এটাও গরম হয় গরম আছে কি গরম গো আমার চেন তোমার চেনা লাগবে কি তুমি কি ভালো লোক কথা দেখে বলবেন ক্ষমতায় আছে আমরা যারা বলে কোরআনের কথাও দেখে বলবেন ক্ষমতায় আছে আমরা ওরা কি আল্লাহর ক্ষমতা বিশ্বাস করে আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করে না এরা মুশরেক আর মুশরেক মারা গেলে দোয়া করলে কবল হবে না সরা বা একশো তেরো নাম্বার আয়াত আপন চাষা আবু তালিব মোশরেক ছিল কি ছিল কাফের ছিল না মোশরেক ছিল কাফের আর মোশরেক এক জিনিস না মোশরেকরাও জানে আল্লাহ একজন আছে কিন্তু শিরিক করে কাবা শরীফ ধ্বংস করার জন্য যখন আবার এসেছিল ওই সময় লোকজন গিয়ে বলে নেতা কিছু বলবেন না আবু তালিব বলে দেখো কাবার যে চাবি আমি কাবার গিলাপের সাথে ওই দরজার সাথে মুলতাজামের সাথে লাগিয়ে এসেছি আর বলেছি কাবার মালিক ওরা যে সৈন্য বাহিনী নিয়ে এসেছে মোকাবেলা করা আমার দ্বারা সম্ভব না ও কাবার মালিক তুমি একজন আছো তোমার হাতে চাবি দিয়ে গেলাম তোমার ঘর তুমি বাঁচাও ওই সময় পর্যন্ত কাবা শরীফের ভেতরে তিনশো ষাটটা মূর্তি ছিল কত আরো জোরে যাদের পূজা করে তিনি কারো হাতে তো কাবার চাবি দিল না দিয়েছে কার কাছে তার মানে আবু তালেবা বিশ্বাস করে এই তিনশো ষাটটা মূর্তির কোন ক্ষমতা নেই এ কাবা ঘর যদি আবার হাত থেকে বাঁচাতে পারে যিনি মালিক তিনি পারবেন তাহলে আবু তালিব কাফের না মুশরেক আরো সরে অমায়ুকুমিনু আকেসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন ইউসুফের ভেতরে আল্লাহ জানিয়েছেন হে নবী ওরা আল্লাহ একজন আছে বিশ্বাস করে কিন্তু ওরা মুশরেক ওরা কি এই মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নেই হারাম কোরআনে কারিমের সূরা তাওবা 13 11 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 113 নাম্বার আয়াত তাফসিরে ইবনে কাসিরে আছে মা কানা লিন নবী আল মুশরিকিনা আয়াস্তাগফিরু লিল মুশরিকিন ইলা আখির আয়াত আল্লাহ বলেন নবী আপনি কার জন্য হাত তুলেছেন কবরের সামনে দাঁড়িয়ে হাত নামান এই লোকটা আপনার আমি জানি সারা জীবন আপনাকে কলে নিয়ে কাকে নিয়ে পিঠে নিয়ে মানুষ করেছে আমি দেখেছি কিন্তু লোকটা তো মশরেক লোকটা কি কোন মশরেকের জন্য কোন নবী কোন ইমানদার দোয়া করবে এটা জায়েজ নেই শোভনীয় নেই উচিত না যদিও এটা নিজের নিকট আত্মীয় হয় দিনাজপুরবাসী নেই যে নবী কোনদিন হাত তোলা লাগে না শুধু মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে যায় সেই নবী চাষার জন্য হাত তুলে বসে আছে আল্লাহ হাত ফেরত দিচ্ছে চাষা মুশরেক এই কারণে আর বাংলাদেশে আমরা টাটকা মুশরেক মরে যাই দশটা গরু জবাই করে মানুষকে খাওয়িয়ে দোয়া করে জান্নাতে দিয়ে আসি মনে হয় কন্ট্রাক্টারে নিয়েছি জান্নাত তো আমার বাবার নাকি বলেন পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখলে ঠিক থাকে না এটা আমরা বাস্তব দেখতে পাচ্ছি এটা হয় নষ্ট হয়ে যায় অথবা গরম হয় আজ আমরা যারা ক্ষমতায় আছি আপনি লক্ষ্য করে দেখবেন তাদের গরমই আলাদা যারা ক্ষমতায় নেই ওদের কিন্তু ওই গরমটা নেই এবার আসেন আমি বাস্তব যে কথাটা এখান থেকে নিতে চাই তামিলনাড়ুতে ওই খ্রিস্টান ডাক্তারেরা যতগুলো রিপোর্ট আমি পেয়েছি কম্পিউটার থেকে আমি যতগুলো নিয়েছি এই খ্রিস্টান ডাক্তাররা বলেছে স্তন ক্যান্সার হওয়ার পেছনে কারণ হচ্ছে মেয়েরা স্তনের এই দুধগুলো সন্তানকে না দিয়ে আটক করে রাখে আল্লাহ তো আটক করে রাখার জন্য মায়ের স্তনে দুধ দেয়নি এটা দিয়েছে সন্তানের খাবার হিসাবে والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة সূরা বাকারা দুই নাম্বার পারা সতেরো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে দুইশো বত্রিশ নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ তাআলা বলেন হে মেয়েরা তোমাদেরকে আদেশ দিলাম সন্তানকে কমপক্ষে দুই বছর দুধ খাওয়ানো লাগবে এ আদেশ কার এ সমস্ত মেয়েরা এই অধিকার নষ্ট করে বড় হওয়ার পরে দেখবেন ওই সন্তান মায়ের অধিকার আর ঠিক রাখে না তখন বৃদ্ধাশ্রমে রেখে আসে দশ দশ শুধু সন্তানের না আপনি তার অধিকার নষ্ট করলেন কেন সব চাইতে বড় মারাত্মক বিষয় হচ্ছে আটক রাখতে রাখতে এর ভেতরে পচন ধরে এই সেরা উপসেরা যেখান থেকে দুধগুলো আল্লাহ নিয়ে আসবেন এই স্তনের বটার ভেতরে কমপক্ষে বত্রিশটা ছিদ্র আল্লাহ দিয়েছেন এই ছোট মানুষটা যখন এক বছর দেড় বছর বয়সে ওর কণ্ঠ নালি ছোট যদি বত্রিশটা ছিদ্র না দিয়ে একটা ছিদ্র দিত উনি যদি জোরে চষা মারতো একবারে মায়ের স্তনের গুলো এসে ওনার কষি কণ্ঠ আটকে যেত ও মারা যেত আমার আল্লাহ যেহেতু রব এ নাম তো আমার আল্লাহ এমনি নেয়নি কায়েম করার জন্য বাস্তব জীবনে লাইফে আপনাকে দেখাবে ছোট্ট বোটার ভেতরে বত্রিশটা সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র দিয়েছে আস্তে আস্তে ছিদ্রগুলো দিয়ে দুধ এসে জমা হয় আপনি যতই টান মারেন যতটুকু প্রয়োজন ওর চাইতে বেশি বের হবে না আস্তে করে দুধগুলো বের করে আপনার জীবন বাঁচিয়েছেন তার নাম হচ্ছে রব নাম কি সে রবের বিধান উল্টা পাল্টা করে আপনি নিজের ফিগার নষ্ট হবে নিজের শরীর নষ্ট হবে নিজের সৌন্দর্য হারিয়ে যাবে এদের সন্তানকে আপনি দুধ না দিয়ে ডানও খাওয়ালেন এই যে এটা আটক রাখলে এখানে পচন ধরবে ওই শিরা উপশিরা গুলো দুর্বল হয়ে যাবে নষ্ট হয়ে যাবে শেষে এটা কেটে বাদ দেওয়া লাগবে আমি আর নিচে নামলাম না এরপরেও যদি মা বোনেরা এই কাজ করে থাকেন আমি আর কিছু বললাম না আশা করছে আপনি করবেন না যদি জ্ঞানী মানুষ হয়ে থাকেন আমাদেরকে তো আল্লাহ স্তনে দুধ দেয়নি আপনাদের দিয়েছেন আপনাদের সম্মান বাড়াতে পৃথিবীতে মায়ের সম্মান তিন গুণ তার ভেতরে একটা এই মায়েরা সন্তানকে দুই থেকে আড়াই বছর দুধ দেয় এই জন্য মায়ের সম্মান বাবার চাইতে এক গুণ আল্লাহ বাড়িয়ে দিয়েছেন